আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটিতে দেখেন ফটোকপির মেশিন স্টুডিও পঁচিশ তেইশে এখানে ইরর টোনার এটা একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তো ইরর টোনার সেটি কিভাবে সমাধান করবেন যদি ইরোর টোনার আসে তাহলে আপনার প্রিন্টারটি প্রথমে অফ করে নেবেন আমি প্রিন্টারটি অফ করে নিলাম দেখেন অফ আবার চালু করলাম স্টার্ট একটু ওয়েট করুন দেখুন ইরর টোনার দেখাচ্ছে এবং রেড লাইটটি জ্বলছে তো সেটি থাকলে আপনি কিন্তু কোনো প্রিন্ট করতে পারবেন না বা ফটোকপি করতে পারবেন না সেই সমাধানটা কিভাবে করবেন এই যে সামনে যে একটা কাবার এই যে কাবার এই কাবারটা আপনি হালকাভাবে ওপেন করবেন টোনারের যে একটা কাবার ওপেন আবার এটি লাগিয়ে নেবেন দেখুন এখন সমাধান তো এভাবে আপনারা ইরো টোনারটি সমাধান করে নিতে পারেন থ্যাংক ইউ